Bravo বুঝি বুঝি ওরা ভাই এই ম্যাচ কিছু করবো না ওরা কই সামনে সামনে নবের সামনে জয় আছে নবের দুজনে দুই দিক থেকে আসবে দুজনে দুই দিক থেকে আসবে টেলিভিশন তুমি এদিকে বেরিয়ে ওই এদিকে আলাদা জন আটকে জন আটকে আটকে দাও জোন আটকে দাও লাইটটা কথা ধরে জোনই আটকে দাও ওয়ালটা ফালা ওয়াল ফালাই দাও ফালাই দাও Oh, they shot, shot, shot. on. ভাই আরেকটা কাস্টম বানাইতে পারবেন খাটাতে একদমই